ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখব আমরা এতদিন একরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করছি কিন্তু গুগলের অ্যাড রান করার জন্য এটা আরেক রকমভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো আমরা এসিওর জন্য যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এটা সম্পূর্ণই আলাদা তো আমাদের ফার্স্ট টাইমে যেটা করতে হবে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে যেখান থেকে মূলত আমাদেরকে অ্যাডগুলো রান করার প্রয়োজন হবে তো আমরা সেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো তো আমরা লিখবো হচ্ছে Google ads dot Google dot com okay তো আমার অ্যাকাউন্ট ছিল অলরেডি দেখি সেটাই আবার নতুন করে করতে হবে নাকি সাইন আপ করতে হবে ওকে এখানে আমার ওকে অ্যাকাউন্টের ভিতরে নাই সুইট টু অ্যাকাউন্ট বিশ তেইশ ওকে ওকে গতকালকে আমরা এখানে দুইটা অ্যাকাউন্ট তৈরি করছিলাম গুগল অ্যাডক অ্যাকাউন্ট যেখান থেকে আমাদেরকে বিজ্ঞাপন রান করতে হবে এখানে আমি দুইটা অ্যাকাউন্ট করছিলাম আপনারা আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট করতে বলছিলাম কিন্তু কে কে করছেন তো করছেন আর যে যে করেন নাই করে নিয়েন সময় আছে যেহেতু এখনও নেক্সট ক্লাসের আগে করে নিয়েন তো আমি একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি আপনি এটা প্রবলেম বুঝুন এত ঘোরাফেরা করলে হইব আমরা একটু কাজ করব তাড়াতাড়ি তো এখানে ঘোরাফেরা শুরু করে দিছে গুগল মামা আমাদেরকে আজকে টপ দিতেছে ওকে দেখি দিতে স্পিড টেস্ট দেখি ইন্টারনেটের স্পিড কীরকম আছে ঝামেলা করে কেন এই মারছে খালে তো বাড়তাছে কিন্তু কাজ তো করে না তিন এমবি বেশ চলে আসছে ওকে আমাদের ঋত্বিক সব চলে আসছে ওকে তো আমরা অলরেডি গুগল অ্যাকাউন্টে চলে আসছি এবার এখানে কিছু জিনিস আছে আমি সেগুলো আগে আপনাদেরকে একটু পরিচয় করে দিই ওকে গেট স্টার্ট বা ডিসমিস করে দিলে হবে সমস্যা নাই এগুলো কিছু না তো প্রোটেকশন করতে বলতেছে তার মানে এটা আমাদেরকে আমাদের গুগল অ্যাকাউন্টটা টু স্টেপ ভেরিফিকেশন করতে বলতেছে যাতে আমার অ্যাকাউন্টটা সিকিউর থাকে সেজন্য তো এখানে দেখেন কিছু জিনিস আছে আজকে জাস্ট আমরা এই একটা অপশনে চলে যাব উপরে দেখেন লেখা আছে টুলস টুলস অ্যান্ড ওকে এখানে অনেক কিছু আছে এটা হচ্ছে সামারি এটা আমরা বলি বিলিং ইনফরমেশন এখান থেকে আমাদের যখন কোনো অ্যাড রান করার প্রয়োজন হবে সবার আগে আমাদেরকে এখানে এসে আমাদের ব্যাঙ্ক কার্ডটা অ্যাড করতে হবে এগুলো আমরা আস্তে আস্তে যত যা কিছু আছে সব কিছু দেখব কিন্তু আজকের শুধু আমরা দেখব হচ্ছে যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সেজন্য আমরা ইউজ করব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার এটাতে আমরা ক্লিক করব তো আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই জায়গায় নিয়ে আসবে ওকে ওকে গট ইট বুঝতে পারছি তো এখানে বলতেছে তুমি কিওয়ার্ড রিসার্চ করো হ্যাঁ ইয়েস প্রথমটাই যেটা আছে নিউ ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে আমরা ক্লিক করব তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে আমরা গুগল বিজ্ঞাপনের ভিতরে যেগুলো কিওয়ার্ড ইউজ করব সেই কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করে এবং সে সেগুলোকে কি কি বলে সেটা আগে জানি হ্যাঁ তো গুগলে আমাদের সাধারণত তিন ধরনের কিওয়ার্ড ইউজ করতে হয় একটারে বলা হয় বট ম্যাস কিওয়ার্ড এবং ফ্রেশ ম্যাস কিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড এখানে আমরা যখন বিজ্ঞাপন চালাই তখন আমাদের অবশ্যই এই কিওয়ার্ডগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো ফার্স্ট টাইমে যেটা আমি বলি সেটা হচ্ছে ধরেন আমি একটু ইয়া করে দিই ইংলিশ করে দিই ধরেন প্রথমে হচ্ছে broad match broad match okay bot match keyword bot match keyword এবং দুই নাম্বারে হচ্ছে আমাদের আরে ভাই কিওয়ার্ডে প্রবলেম করে ওকে দুই নাম্বার হচ্ছে phrase match keyword phrase match keyword তিন নাম্বারে হচ্ছে একজ্যাক্ট একজ্যাক্ট ম্যাচ কেওয়ার্ড তো এগুলোকে আমরা সবারই আলাদা আলাদা কিছু চিহ্ন আছে ঠিক আছে এগুলো চেনার জন্য কিছু চিহ্ন আছে যে কোনটার কাজ কিভাবে করে এবং এগুলো কি কি চিহ্ন দ্বারা এগুলোকে বোঝানো হয় এটার বলা হয় ইনভাইটেড কোমা দ্বারা এটাকে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডকে পরিচিত ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটার বলা সেকেন্ড ব্রেকেট বা ব্রেকেট দ্বারাই বলা হয় দাঁড়ান আমি একটু দিয়ে দিই ওকে সরি এটা না একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ওকে পাইছি এটাকে এটা দ্বারা পরিচিত মানে এগুলোকে বলা হয় তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব আমাদের সব সময় এই দুই ধরনের কিওয়ার্ডের সব থেকে বেশি প্রয়োগ করতে হবে তো আমরা আগে জানি যে এগুলো কিভাবে কাজ করে ধরেন আমার একটা বিজনেস আছে গাড়ির বিজনেস তো আমি চাচ্ছি যে অনলাইনের মাধ্যমে আমি আমার গাড়িটা বিক্রি করব বা বিজ্ঞাপনের মাধ্যমে আমি গাড়িটা বিক্রি করব। এখন যদি আমি এখানে লিখি বাই বাই কার এটা লিখে সার্চ করলাম এটা লিখে যখন কোনো মানুষ সার্চ করবে গুগলে তখন এই যে এই কথাটা আমি লিখলাম বাই কার এটা হচ্ছে মূলত বটম্যাস কিওয়ার্ড তো এটাতে দিলে কি হবে এবার যদি কোনো ব্যক্তি এখানে আইসা যদি লেখে বাই এখানে কার দিছি না এখানে যদি লেখে ফোন বাই ফোন তো বাই ফোন লেখার পর এবার আমার যেহেতু দরকার হচ্ছে কি যারা গাড়ি কিনবে বা গাড়ি কিন গাড়ি কেনার জন্য সার্চ করবে তাদের সামনে যেন আমার বিজ্ঞাপনটা শো করে এর জন্য কিন্তু আমি বিজ্ঞাপনটা গুগলের ভিতরে দিব তাই না তো এবার যদি কেউ লেখে বাই ফোন ঠিক আছে বাই ফোন লেখছে তো এবার যদি এই বাই ফোনের এখানে যদি তার আমার অ্যাডটা দেখায় সেক্ষেত্রে কি আমি ভালো রেজাল্ট পাবো হ্যালো আমি কি একাই নাকি ওকে হাসিবুর আসো ফিরোজ ভাই আছেন কথা বলেন হ্যাঁ এখন আমাকে বলেন কি আমার দরকার হচ্ছে কি এটা হচ্ছে ধরেন আমার মেন কিওয়ার্ড এখন আমার দরকার কি এই কিওয়ার্ড দিয়ে আমি যেন আমার গাড়ি বিক্রি করতে পারি ঠিক আছে গাড়ি যারা কিনতে আগ্রহী বা গাড়ি কিনতে চাইতেছে তারা যখন আমাকে এই কিওয়ার্ড লিখে সার্চ করে তারা যেন আমাকে পায় কিন্তু কেউ আইসা লেখছে বাই ফোন এবার যদি তাদের সামনে আমার বিজ্ঞাপনটা শো করে সেটা কি আমাদের জন্য ভালো হবে তো হ্যাঁ এটা সম্পূর্ণই আমি যদি বট ম্যাচ মানে এরকমভাবে সোদাসুদি আমি যদি আমার কিওয়ার্ডটা ইউজ করি বট ম্যাচ কিওয়ার্ড ইউজ করি তাহলে কিন্তু কেউ যখন কোনো কিছু লেখে সার্চ করবে গুগলে কোনো কিছু লেখে সার্চ করবে যে কোনো একটা শব্দ ঠিক আছে একটা শব্দ মিলে গেছে যে কোনো একটা শব্দ মিলে গেছে তো যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার অ্যাডটা তার বিজ্ঞাপন মানে যে লেখে সার্চ করবে তার সামনে শো করবে আপনার অ্যাডটা মানে গুগল অ্যাডটা আমরা যেটা গুগল সার্চ ক্যাম্পেইনের সময় করে থাকি তো এই ক্ষেত্রে যদি আমাদের ক্লায়েন্ট এই বটম্যাস কিওয়ার্ড দিয়ে যদি কোনো প্রকার বিজ্ঞাপন রান করে তিনি কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হবে এতে আপনার কোনো প্রকার সেল হবে না এতে বায়ার খুব একটা লাভবান হবে না তো আসেন এটা আশা করি বুঝতে পারছেন বটম্যাস কিওয়ার্ডটা জিনিসটা কী এটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড মিলে গেলে শুধু এই কথাটা মনে রাখেন যে কোনো একটা ওয়ার্ড এখানে ধরেন বাই বাইটা মিলে গেছে ঠিক আছে এই বাইটা মেলার কারণেই এই ফোন লেখা কেউ ফোন কিনতে গেছে তার সামনে শো করবে যে কোনো একটা ওয়ার্ড মিলে গেলে বট ম্যাচের কিওয়ার্ডের সাথে চলে যাবে বা ম্যাচিং হয়ে যাবে এটার কারণে হচ্ছে আপনার সার্চ রেজাল্টে খুব একটা হেল্প করবে না বা আপনার প্রোডাক্টগুলো বিক্রি হবে না তো আসেন এটা আশা করি বুঝাইতে পারছি এবার সেকেন্ডটাতে আসি তো এবার কেউ একজন লেখছে buy car in Bangladesh buy car okay buy car from from okay buy car from online তো এবার এটার কাজটা কি জিনিসটা আমি বলি এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কোনো কিওয়ার্ডের সাথে মিললেই হবে ঠিক আছে হুবহুব মিললেই শো মানে আপনার সাথে শো করবে তো এবার আমি এখানে দুইটা ইনভাইটেড কোমা দিয়ে দিই বোঝার জন্য এটাকে এইভাবে প্রকাশ করা হয় বাইকার তো এখানে ফ্রেশ ম্যাচ মানে আপনার মানে কিওয়ার্ডের সাথে যে কোনো দুইটা ওয়ার্ড এবার ধরেন এখানে বাইকার আছে না এখানে ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে কি মেন কিওয়ার্ড হচ্ছে বাই কার্ড ওকে এটা আমি উপরে দিয়ে দিলাম ধরেন এটা হচ্ছে আমার কিন্তু মেন কিওয়ার্ড মেন কিওয়ার্ড হচ্ছে বাই কার্ড ঠিক আছে এবার যখন কেউ লিখবে বাই কার ফ্রম অনলাইন তো এখন কি এই ব্যক্তির সাথে কি মানে এই কথাটা লেখছে লাস্টে কিন্তু ফ্রম অনলাইন এটা লেখছে এবার কি ফেস ম্যাচের সাথে কি যখন কেউ সার্চ করবে বাই কার তখন কি এটার সাথে শো করবে আপনাদের কি মনে হয় মানে কেউ একজন লেখছে বাইকার আমি আবার বলি হয়তো মাথার উপরে যাইতেছে আমি আবার টেকনিক্যালি সহজন ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে বাইকার কিন্তু আপনার অ্যাডের ভিতরে আপনি এটা দিছেন হ্যাঁ এটা দিছেন আপনার অ্যাডের ভিতরে প্লেসমেন্ট করছেন এটা তো এবার কেউ লেখছে বাইকার অনলাইনে সার্চ করছে এবার কি আপনার কিওয়ার্ডের সাথে কি ম্যাচিং করে কিনা বা তখন কি আপনার সাথে আপনার অ্যাডটা দেখাবে কিনা সেটা হচ্ছে বড় কথা অবশ্যই দেখাবে কারণ কি এটার সাথে কিন্তু মিল আছে কোন টাইম কত্তুরি মিল আছে বাইক কার এটা কিন্তু সম্পূর্ণ এটার ফেসের সাথে এটা যায় তার মানে এটার সাথে কিন্তু ম্যাচিং করছে তার মানে এই লোকের কাছে কিন্তু যখন এই লোক যদি লেখে বাই কার ফ্রম অনলাইন তাহলে কিন্তু তার কাছে আমাদের অ্যাডটা শো করবে এবার এখানে আরও কিছু থাকতে পারে ঠিক আছে এগুলো মনে করেন ভিজে আরও অনেক কিছু থাকছে আপনি কিছুই জানেন না এগুলো কি আছে দরকার নাই কিন্তু আপনার ফেসের সাথে কি মিল আছে কিনা সেটা হচ্ছে বড় কথা যদি ফেসের সাথে মিল থাকে তাহলে কিন্তু আপনার যখন বায়ার লেখে সার্চ করবে ফেসের সাথে মিলে গেলে আপনার অ্যাডটা তার সামনে শো করবে এবার কি ক্লিয়ার হ্যালো কারো কোনো প্রশ্ন থাকলে এখনই বলে না আবার এটা স্কিপ করে চলে যাব তখন সমস্যা হবে আবার বললে আবার বলবো সমস্যা নাই ওকে এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড হ্যাঁ এটা আমাদের মেন কিওয়ার্ড যে আমার বায়ার চাচ্ছে কি ফেস ম্যাচ আমি ধরেন এটাতে আমি জাস্ট ফেস মাস্ক কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম ইনভাইটেড কোমা দিয়ে হ্যাঁ ধরেন এটা আমি কেটে দিলাম নিচেরটা দরকার নাই হ্যাঁ সমস্যা নাই তো যখন আপনি কিওয়ার্ডটা প্লেসমেন্ট করবেন যখন এটা ফ্রেশ ম্যাচ থাকবে তখন এই কথাটার সাথে যদি আপনার কিওয়ার্ডের কোনো কথা মিল পাওয়া যায় হুবহু মিলে যায় তাহলে এই কথাটার যদি কেউ লেখে সার্চ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডটা শো করবে তার সামনে মানে আপনার এটার সাথে আপনার পরের যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন ধরেন এটা এটা বাদ দেন এটা আপনি বাদ দেন এটা ভুলে গেছেন তো এটা একটা একটা ব্যক্তি যখন গুগল আইসা সার্চ করবে যে আমার বাই কার ফ্রম অনলাইন এটা লেখে সার্চ করবে ঠিক আছে এই কথাটা লেখে সার্চ এখানে সার্চ করবে সার্চ করার পর গুগলে তার সামনে আমাদের বিজ্ঞাপনটা দেখাবে কেন দেখাবে তার সাথে আমাদের বিজ্ঞাপনটা বিজ্ঞাপনের যে কিওয়ার্ডটা আমরা দিছি এটা ফেস ম্যাচের সাথে এটা তখন কিন্তু শো করবে কেন শো করবে এখানে বাই উপরের সাথে এটা মিল আছে দেন এটাও মিল আছে সেই জন্য কিন্তু আমাদের আমাদের কিওয়ার্ডের সাথে মিল হয়েছে মানে ফেসের সাথে মিলে গেছে সেই জন্য আমাদের এই লোক যাই লেখে সার্চ করুক না কেন তাহলে কিন্তু তার সামনে আমাদের বিজ্ঞাপনটা শো করবে এখানে সামনে দিতে পারে ধরেন এক সেকেন্ড একটু বলবো ধরেন আমি আরও কিছু জিনিস দেখে এখানে ধরেন বেস্ট লেখা আছে best buy car from online তো এবার ধরেন এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড এটা আমি আগে বলছি বট ম্যাচ কিওয়ার্ডের সময় বলছি না এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড যখন আমি এটার মাঝে মানে পরে সামনে এবং পিছনে দুইটা ইনভাইটেড কোমা দিয়ে দিছি তখন এটা হয়ে গেছে ফেসমাস কিওয়ার্ড ফ্রেসমাস কিওয়ার্ডের সময় যেটা হয় যে এটার কোন এটার সাথে হুবাহুব মানে করেন এটার সাথে এটা মিলে গেছে এই কথাটা যদি ধরেন এই কথাটা কার কথাটা যদি পরেও থাকতো তাহলে হয় মিলে যাইত ঠিক আছে যদি এটা যদি আরেকটা দেখতে চান তাহলে কি করবেন কন্ট্রোল লেফে ক্লিক করেন দেখেন পাওয়া যায় কিনা কার মিলে গেছে কার লেগে সার্চ করছে তো এখানে ধরেন বাইকার দুইটাই দিয়ে দিই হ্যাঁ তাহলে দেখেন মিলে যাবে ওকে বাই কার কথাটাও এখানে আসবে না সরি তো বাই কার বাই কথাটা এখানে আছে কার কথাটা এখানে আছে বা আপনার ফেসের সাথে হুবাহু ফেসের সাথে মিলে গেলেই হবে ধরেন এখানে বাই কার আছে বাই কার এটার বেশিরভাগ কিওয়ার্ডগুলোই এরকম হয়ে থাকে মানে একটা আপনার যে কিওয়ার্ড মেন কিওয়ার্ডটা এটার সাথে মিলে যাবে যে কোনো একটা অংশ মিলে যাবে হুবহু মিলে যাবে পাশাপাশি যা পরে অথবা লাস্টে কিছু অংশ অ্যাড হবে ধরেন এটা বেসটা অ্যাড হয়েছে আর ফ্রম অনলাইনটা অ্যাড হয়েছে কিন্তু আমার মেন কিওয়ার্ডটা কিন্তু এটা এটা কিন্তু ঠিকই রয়ে গেছে ওইটার সাথে তার মানে এটার ফেসের সাথে এটা ফ্রেস মিলে গেছে সেই জন্য কিন্তু এখন এই লোকটা যখন লিখবে best buy car from online এটা লিখে যখন সার্চ করবে তখন কিন্তু আমাদের কিওয়ার্ডটা মানে আমাদের বিজ্ঞাপনটা কিওয়ার্ড প্লেসমেন্ট করার কারণে কিন্তু তার সামনে শো করবে তো ধরেন একটা সার্চই লাগাই দিই যদিও আমার এখানে এখন বিজ্ঞাপনের অ্যাড আসবে না এখন অ্যাড আসবে না অ্যাডগুলো দেখাইতে পারলে ভালো হইতো ঠিক আছে এই যে ধরেন এটা কিন্তু ফেস ম্যাচের মতো এই যে দেখেন অনলাইন মিলে গেছে কার মিলে গেছে কার্ডস মিলে গেছে অনলাইন কার অনলাইন কার ঠিক আছে এই কথাগুলো কিন্তু আছে তারপরে দেখি মেন জায়গায় আছে কি না কার্ডস এগুলো অনেক বেশি এগুলো আরও অনেক সিস্টেমে কাজ করে তারপরে যখন আপনি গুগলের ভিতরে অ্যাডের ভিতরে যখন আপনি প্লেসমেন্ট করবেন তখন অবশ্যই ফেস ম্যাচ হিসেবে কাজ করবেন ঠিক আছে মেন কিওয়ার্ড ফেস ম্যাচ বানিয়ে দিবেন তাহলে যখন কেউ সার্চ করবে যে কোনো কথা লেগে সার্চ করুক আপনার এই ফেসের সাথে মিলে গেলেই আপনার ওই লোকের সামনে আপনার বিজ্ঞাপনটা শো করবে এখন যদি আবার বলেন আবার বলি তাহলে এটা নিয়ে এক ঘন্টা কথা বলি আরো আরো কারো কোনো প্রবলেম আছে হ্যাঁ ওকে এবার গেল ফেস ম্যাস্ক চলে গেল ওকে বাদ দেন এবার এবার এই কিওয়ার্ডটা আমি আবার কপি করলাম এটা ফ্রেশ ম্যাচ আমাদের কিন্তু এই বট ম্যাচ কিওয়ার্ডের কখনো প্রয়োজন হবে না রিসার্চ করার সময় এটা আমরা কখনোই আমাদের গুগল অ্যাডের ভিতরে ইউজ করব না এটা আমি টোটালি কেটে দিলাম এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদের আমাদের সবসময় এই দুইটা কিওয়ার্ডগুলোই আমাদের এই দুইটা কিওয়ার্ডের উপর বেস করেই আমাদের মূলত বিজ্ঞাপনগুলো চালু করতে হবে তো এবার আসেন সেকেন্ডতে তো এটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ওকে তো এই জিনিসটা হচ্ছে এটাও আমি কেটে দিই একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে এটাতে বোঝায় সরি ওকে এটাতে এটা হচ্ছে হুবাহুব হুবাহুব এই কথাটার সাথে মিলে যেতে হবে এক কথায় যেটা প্রকাশ হুবাহুব আপনার সাথে একজ্যাক্ট মানে একজ্যাক্টলি আপনার মেন কিওয়ার্ডের সাথে মিল থাকতে হবে পরে কি আছে লাস্টে কী আছে সেটা দেখলে কোনো কাজে দিবে না ঠিক আছে এবার ধরেন এখানে বাই কার্স ওকে এবার বলেন আমাকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে তার সামনে আমাদের বিজ্ঞাপনটা শো করবে কিনা কেন হ্যাঁ এই তো বুঝে গেছেন তো এখানে শুধু এর যুক্ত করার কারণে তার সামনে শো করবে না শুধু হ্যাঁ হুবহুব এটার সাথে হুবহুব থাকতে হবে এর যুক্ত করলেও এটা আমাদের তার সামনে শো করবে না ভিডিওটি আমরা যখন গুগল অ্যাড রান করব তখন আমরা এই দুইটা কিবোর্ডের উপর বেস করে আমাদের বিজ্ঞাপনগুলো রান করতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে যদি বিক্রি করতে চান তো এই হচ্ছে কাহিনী এখন যদি কাউরে প্রশ্ন করি যে বড ম্যাচ কিওয়ার্ড কোনটা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কোনটা একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কোনটা বলা যাবে হ্যালো আমাদের ফিরোজ ভাইকেও কিওয়ার্ড এর মাস্টার কই এসিওর কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে আচ্ছা, বুঝি নাই <laughs> এটা হচ্ছে টোটালি ব্যতিক্রম একটা জিনিস ঠিক আছে ওকে ঠিক আছে মানে এতটুকু যে ক্লাস করলাম এইটুক কি বোঝা যাবে কিনা বট ম্যাচ কোনটা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কোনটা হুম হুম জি বলেন ওকে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে এটা এটাকে কি বলে ব্রিকেট বলে নাকি থার্ড ব্রিকেট বলে ওকে এটা মূলত আপনাকে থার্ড ব্রিকেট দিয়ে মূলত একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড বলে হুম ওকে এটা প্রকাশ করে আপনি যখন কিওয়ার্ডগুলো আপনার ওই কিওয়ার্ড বক্সের ভিতরে দিবেন মানে যেখানে আমরা কিওয়ার্ড রিচার্জ করে ওইখানে দিব একটা অপশন থাকে গুগলের জায়গায় তখন আমাদেরকে এইরকমভাবেই দিতে হবে এই যে এরকম ঠিক আছে ব্রিকেট তারপরে এই যে ইনভাইটেড কোমা এগুলো দিয়েই কিন্তু আমাদের প্লেসমেন্ট করতে হবে তো এবার আসি একজ্যাক্ট ম্যাচ বলতে বোঝায় যে আপনার ফেসের সাথে হুবহু আপনার ফেজই যেমন আপনাদের মোবাইল আছে না মোবাইল তো আপনার মোবাইলে যদি একটা লক দেন ফেস ফেস দিয়ে একটা লক দেন তো অন্যজন যদি ফেস দিয়ে খুলতে চায় তাহলে তাহলে কি খুলবে তো এখানেও সেম ধরেন এই কথাটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড একজ্যাক্ট কিওয়ার্ড হচ্ছে এটা মানে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হুবহুব এটাই হতে হবে তো আমি জাস্ট করছি কি এটা লাস্টে কেউ সার্চ করছে হচ্ছে এটা বাই কার্স তাহলে কিন্তু তার সামনে আমাদের বিজ্ঞাপনটা শো করবে না কেন করবে না আমি লাস্টে এড যুক্ত করছি সেই জন্য কারণ এটার সাথে কোনো আমার কথা কিন্তু মিলে নাই হুবহুব মিলে নাই কার আছে বুঝলাম লাস্টে এড যুক্ত করছি কিনা এটাই হলো বড় প্রবলেম বুঝছেন ব্যাপারটা এটাই হচ্ছে একজ্যাক্টনেস তো এবার আসি তো আমি এগুলো সব কেটে দিলাম তো ওকে আবার আমি কিউআর টাইপ প্ল্যানারে চলে যাব ওকে এবার যখন আমরা এখান থেকে টুলসের এখানে ক্লিক করব টুলসের এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব তখন আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে এখানে ফিরোজ ভাই আপনার আপনি একটু মিউট হয়ে যান এখানে নয় আসতেছে ওকে তো এখানে যখন আমরা আসবো এখানে লেখা হবে ডিসকভার নিউ কিওয়ার্ডস ওকে তো আমরা এখানে ফার্স্ট এডটা যেটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা অবশ্যই লোকেশনটা বড় ম্যাটার করে এখানে ধরেন লোকেশনটা আপনি দিয়ে দিবেন হচ্ছে এটা বাংলাদেশ আছে যদি নির্দিষ্ট কান্টি হয় যদি কোনো কান্টি হয় যে আপনার ইউএসের কোনো কান্ট্রির জন্য বিজ্ঞাপন রান করতে হবে তাহলে ইউএসের কিওয়ার্ডগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আর যদি মনে বায়ার মনে করে না আমার বিজনেসটা শুধু ইউএস বা কানাডা বেস না এটা সারা ওয়ার্ল্ডের জন্য তাহলে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে ইউএসএরটা দেখি আমরা ইউএসএরটা চলে আসে ওকে ইউএসএ কান্ট্রিটা চলে আসছে এবার আমরা এটা সেভ করে ফেলি তো এটা সেভ করার পর আমার এবার আমাকে যেটা করতে হবে এবার আমার মেন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে মেন কিওয়ার্ডটা কোনটা মেন কিওয়ার্ড হচ্ছে বাইক কার তো এখানে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে যখন আমরা সার্চ করব তখন এখানে দেখেন এই কিওয়ার্ডটা লিখলাম এখানে কিন্তু আপনি চাইলে ইন্টারে চাপ দিয়ে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারেন যেমন বেস্ট বাইকার তারপরে ধরেন আমি চাইলে এরকমভাবে ইন্টারে চাপ দিয়ে আরও অনেকগুলো অ্যাড করতে পারবো ঠিক আছে আমি এতগুলো চাচ্ছি না আপাতত আমি একটা কিওয়ার্ড রিসার্চ করব তো এবার আমি ধরেন এটা দেওয়ার পর আমাদের এখানে দেখেন গ্রেট রেজাল্ট আছে আমরা এখানে ক্লিক করব তো এবার গেট রেজাল্টে ক্লিক করার পর এখানে আমাদের কিছু জিনিস আসতেছে এখানে দেখেন আমাদের কিওয়ার্ডের সবগুলো চলে আসতেছে দেখেন সবগুলো আমাদের যতগুলো আমরা মাত্র কিওয়ার্ড জানতাম একটা কিওয়ার্ড হ্যাঁ এবার যখন আমরা এখানে ক্লিক করছি একটা মানে একটা কিওয়ার্ড লিখে ছোট্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি এবার দেখেন এখানে অনেক কিওয়ার্ড চলে আসবে অনেক অনেক আপনি শেষ করতে পারবেন না এইগুলো কিওয়ার্ডের বাছাই করে করে আপনাকে যেটা মানুষ সবাই সার্চ করে সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশনও মোটামুটি ভালোই আছে সার্চ ভলিউমও ভালোই আছে দেন সিপিসিউ মানে খুব কম মোটামুটি আছে ওইগুলো কিওয়ার্ডগুলো আপনি বাছাই করবেন বাছাই করে বায়ারকে পাঠাবেন যদি বায়ার বলে যে হ্যাঁ তোমার কিওয়ার্ডগুলো খুবই ভালো তুমি ভালোভাবে রিসার্চ করছো তো এই কিওয়ার্ডগুলো দিয়ে তুমি চাইলে আমার বিজ্ঞাপনটা রান করতে পারো তখন আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে বিজ্ঞাপনগুলো রান করবেন তো এবার আসি এখানে যেহেতু আমি বলছি যে আমাদের বট ম্যাচের কোনো কাজ নাই এখানে দুইটা কিওয়ার্ডের কাজ আছে একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ এবং একটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড তো এবার আসি আমরা কোনগুলোতে ফ্রেশ ম্যাচ ইউজ করব আর কোনগুলোতে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করব তো আমাদের যেগুলো সার্চ ভলিউম এক হাজারের উপরে এক হাজারের উপরে এখানে দেখেন দশ হাজারের উপরে এগুলো কিন্তু আমরা ফ্রেশ ম্যাচ ইউজ করতে পারি ঠিক আছে এখানে বেশিরভাগগুলোই এক লাখ থেকে ওয়ান মিলিয়ন বেশিরভাগগুলোই এরকম যেমন এই একটা পাইছি এটা হচ্ছে ধরেন র্যান্স রবার কার প্রাইস ওকে তো এই কিওয়ার্ডটা আমরা চাইলে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে কাজে লাগাতে পারি যেগুলো এক হাজারের নিচে সার্চ ভলিউম সেগুলো আমরা একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করব। কারণ এটা হুবহু বলে হুবহু বলেই জাস্ট আমাদেরকে দেখাবে ঠিক আছে আর মানে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডগুলো অনেক বেশি থাকে ঠিক আছে ওইগুলো আমরা যেগুলো বেশি সার্চ ভলিউম বেশি সেগুলো এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা এগুলো জিনিস আগে জানেন এটা হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে রিলি রিলিভেন্স বা রি মানে রিলেটেড কিওয়ার্ড এখানে চলে আসবে এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ মান্থলি সার্চ তার মানে এক মাসে কতগুলো মানুষ এখানে সার্চ করে বা কোন কিওয়ার্ড দিয়ে কত মানুষ সার্চ করে সেটা ঠিক আছে এটাও এটা কোনো কাজের না এটাও কোনো কাজের না কম্পিটিশন এটা দেখতে দেখতে গেলে এগুলো আমাদের কোনোগুলোই কাজে লাগে না জাস্ট আমাদের কিওয়ার্ডগুলো কাজে লাগে ঠিক আছে আর এই মান্থলি এটা দেখে নিলেই হবে আর কোনো কাজ নাই যদি এটা এখানে লেখা আছে মিডিয়াম হাই কোয়ালিটি কম্পিটিশন অনেক হাই এগুলো বলতেছে কিন্তু এগুলো আমাদের কোনো কাজ নাই এখানে ঠিক আছে এগুলো কখন কাজ আসবে এটা হচ্ছে মানে একটা কিওয়ার্ড দিয়ে যখন ধরেন আমি এটা দিয়ে আমি বলি আপনাদেরকে ধরেন এই কিওয়ার্ড দিয়ে আমার কোনো প্রোডাক্ট আমি এখানে সার্চ করব ধরেন আমি এই কথাটা লেখে সার্চ করছি কথাটা লেখে সার্চ করে এখানে অনেকগুলো বিজ্ঞাপন চলে আসছে অ্যাড লেখা এর আগে আপনাদের দেখাইছি না সার্চ রেজাল্টে কীরকম বিজ্ঞাপন হয়ে থাকে ওগুলো আমি দেখাইছি সার্চ ক্যাম্পেইন যেটা আমি বলছিলাম তো এখানে যে অ্যাডগুলো থাকবে বা অ্যাডগুলো শো করবে যখনই কেউ এই কিওয়ার্ডটা লেখে সার্চ করে জাস্ট এই কোনো একটা অ্যাডের ভিতরে ক্লিক করে তার ওয়েবসাইটে চলে যাবে তখন এখানে এই যে মানে বিট বা আমরা ইয়া বলে থাকি বিট বলে থাকি বা এটা কস্ট বলে থাকি এক একজনের বাসায় এক একজন বলে থাকে এটা হচ্ছে সিপিসি মানে একটা ক্লিকের জন্য গুগল আপনার বাইরের কাছ থেকে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত নিবে সেটাই হচ্ছে এই এটা হচ্ছে সর্বনিম্ন এবং এটা হচ্ছে সর্বোচ্চ এটারে বলা হয় সিপিসি বা মানে হচ্ছে কস্ট পার ক্লিক যেটা আমরা বিট বলে থাকি এখানে তো এটা হচ্ছে যখন একটা মানুষ সার্চ করবে ওই কিওয়ার্ডটা লেখে যখন গুগলে সার্চ করে আপনার অ্যাডের ভিতরে ক্লিক করবে তখন সর্বনিম্ন এক ডলার থেকে সর্বোচ্চ সাত ডলার এর মধ্যেই আপনার টাকা কেটে নেবে তাহলে বুঝেন এবার বায়াররা এখানে কি পরিমাণ <laughs> টাকা লাগবে যখন একটা সার্চ ক্যাম্পেইন রান করবে সেই ক্ষেত্রে তাদের কত বাজেট রাখতে হবে আর এগুলো কিন্তু প্রচুর আপনার ব্যয়বহুল অ্যাডগুলো সেই জন্য বেশিরভাগ বায়ারগুলো করে কি এসির কাজগুলো করায় কারণ এত খরচ নাই তো বোঝেন নাই তো ধরেন এক হাজার মানুষ যদি ঢুকে তার কিন্তু হিউজ অ্যামাউন্ট চলে যাচ্ছে আর এই যে যারা সার্চ অ্যাডগুলো মাধ্যমে ক্লায়েন্ট তাদের ওয়েবসাইটে চলে যাবে বা মানুষজন বা ট্রাফিক যাবে তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমাদের মতো না ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ধরেন একশো জনের ভিতরে ধরেন বিশ জনের কাছে যদি প্রোডাক্ট বিক্রি করে তারা যে টাকা ফেসবুক সরি গুগল অ্যাডের ভিতরে ইউজ করবে বা খরচ করবে তার দশ ডাবল কিন্তু ইনকাম করে ফেলবে এটা হচ্ছে সার্চ অ্যাডের কাজ তো আমরা যখন কিওয়ার্ডগুলো এইভাবে দেখব যে আমি তো আবার বলছি যে ফেস ম্যাস এবং একজ্যাক্ট ম্যাস কিওয়ার্ড কোনগুলো এখানে কোনগুলো এখন আমাকে একজনে বলেন ফেস ম্যাস কিওয়ার্ড কোনটা এবং একজাক্ট ম্যাস কিওয়ার্ড কোনগুলো এখানে দেখেন বলেন বলে গেছেন সবাই <laughs> আমি আবার বলি ফ্রেশ ম্যাচ হচ্ছে এক হাজার থেকে মানে এক হাজার থেকে উপরের দিকে সার্চ ভলিউম থাকবে এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে এক হাজারের নিচের দিকে থাকবে মানে সার্চ ভলিউম মাসে এটা কিন্তু এক হাজারের নিচে একশো থেকে এক হাজার এটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড বোঝা গেছে এবার হ্যালো ওকে <laughs> না একদম তো সহজ ভাষায় আমি কথা বলতেছি এখন যদি তারপরে মাথার উপর দিয়ে যায় সমস্যা ওকে যাই হোক ভিডিওটা আবার দেখে নিন তাহলে হয় আশা করি যে আপনারা মোটামুটি আইডিয়া করছেন যদি এটা এক্সপার্ট রিলেটেড অনেক হাই কোয়ালিটি ক্লাস তো এখনই এটা আমার করা ঠিক হচ্ছে না মনে হচ্ছে ক্লাসগুলো কি স্টপ করে দিব দেন এগুলো কাজ কিন্তু সবগুলো টেকনিক্যাল কাজ এগুলো সহজ দেন এগুলোর যদি আপনারা আশা করি এগুলো বের করতে পারবেন এভাবে বের করে করে একটা লিস্ট তৈরি করবেন যেটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এত এবং এটার কম্পিটিশন হাই এবং অ্যাভারেজ সিপিসি বা অ্যাভারেজ বিডিং হচ্ছে ধরেন এক থেকে এত ডলার এগুলো বের করে বাইরকে দেখাবেন বাইর বলবো যে হ্যাঁ এটা এটা ডিলিট করে দাও এটা এটা ডিলিট করে দেবেন এগুলো দিলেই হবে এত দিতে হবে না ঠিক আছে এত প্যারা নেওয়ার দরকার নাই এগুলো দিবেন বায়ার সিলেক্ট করবে বাইরে যদি না বুঝে বাইর তো মানে একশোটা বাইরের ভিতরে আপনার ধরেন আশিটা বাইরে বুঝবে না বিশটা বাইরে হয়তো বুঝবে বুঝার কারণ হচ্ছে তারা হয়তো এক্সপার্ট অথবা যারা বুঝবে না তারাই কিন্তু যদি বুঝে থাকে আশিটা বাইরে যদি বুঝতো তাহলে আপনাকে কাজটা দিত না ঠিক আছে তিনি নিজেই করতে পারত আরেকটা বিষয় হচ্ছে সবাই নিজের কাজ করে না ঠিক আছে অনেক বায়ার আছে আপনাকে এখানে দশ টাকার সময় নষ্ট করবে না হাবিবুল ওকে তো এইভাবে কিওয়ার্ডগুলো এক জায়গায় করে বায়ারকে একটা স্কিল শিটে দিয়ে দিবেন এক্সেল শিটে তো সাজানো দরকার নাই এটা যে কেউ পারবে সাজানো তো এইভাবে বের করতে হবে তো এই হচ্ছে কাজ এবার এইগুলো আপনি এই কাজগুলো কিন্তু হেভি ডিমান্ড একটু আমি আপনাদেরকে মার্কেট প্লেসটা দেখাই আর মনে হচ্ছে হাসিবুর কাছ থেকে মনে হয় নয়েজ আসতেছে হ্যাঁ নয়েজ আসতেছে তোমার ওইখান থেকে না হাসিবুরের কাছ থেকে আসতেছে আমার এখানে শব্দ দেখায় তো কে কি করতেছে তো ওকে ওকে আমাদের পাশে আবার ওয়াজ মাহফিল হচ্ছে তো তো মনে হয় যে শোনা যাইতেছে তো এবার ধরেন আমি এখানে সার্চ করবো হচ্ছে ধরেন গুগল দেখি পাওয়া যায় কিনা গুগল কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ দেখি এক মিনিট কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ এটা তো আছেই এই কিওয়ার্ড দিয়ে তো মোটামুটি আছে ভালোই আছে এটা হচ্ছে এসিওর কিওয়ার্ড আবার কেউ কেউ আছে গুগলের ওকে আমরা দেখি গুগল কিওয়ার্ড রিসার্চ কারা করতেছে এটা long tail keyword short tail keyword এগুলো না এগুলো তো এসিওর কাজ এক সেকেন্ড এগুলো কিন্তু হিউজ কাজ পাওয়া যায় ঠিক আছে কিওয়ার্ড রিসার্চের এভাবে এটা দিয়ে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা যায় গুগল কিওয়ার্ড রিসার্চ ওকে ওরে বাপরে keyword research CPC PPC okay দেখি তারা কী কী ট্যাগ ইউজ করছে Google ads keyword research okay Google searchers আমরা এই বিজ্ঞাপনটা দেখি দেখি তারা কিভাবে কাজগুলো করতেছে বা কোথা থেকে কাজ করতেছে তিনি আসছে একুশে মার্চে লেভেল টু সেলার তিনি কিওয়ার্ড রিসার্চের কাজ করতেছে আর কিছুই না Shopify ad shipping okay design okay শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে আর কোনো কাজ করে না ওকে ব্যাপার না তো সার্চ গুগল অ্যাডস আমরা যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে ক্লাস করলাম একটা ছোট্ট একটা টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চের সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। অবশ্য সবগুলোতে সেম সমস্যা নাই কিওয়ার্ড রিসার্চ আমরা যতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করব সবগুলোতে একই সেম প্রসেস তো এবার দেখেন সার্চ অ্যাড ঠিক আছে দেখেন মাত্র সার্ভিস আছে ধরতে গেলে এগারোশো ঠিক আছে তো এবার অনলাইন যদি আমরা দেখি তাহলে একশো বিয়াল্লিশ জন সার্ভিস পাবেন যারা প্রপারলি সার্চ ক্যাম্পেইন বা গুগল ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে I set up your successful Google ads search campaign দেখেন বেসিক প্যাকেজই হচ্ছে দেড়শো ডলার এই একজন I set up Google analytics okay এটা আপনারা শিখবেন এগুলো সামনে আসতেছে এটা না okay I set up and optimise Google search campaign এটা দেখেন চল্লিশ ডলার দেখেন ডিমান্ডেবল কাজ এগুলো যদিও এগুলো টেকনিক্যাল কাজ এগুলোর প্রতিযোগী খুবই কম কেন প্রতিযোগী কম এটার মাথার উপর দেওয়া যায় ক্লাসগুলো ঠিক আছে মানুষ আপনি দেখেন বাংলাদেশে কয়জন পাবেন এবার আমি আপনাদেরকে একটু স্যালার দেখাই স্যালার ডিটেলসে দেখাই বাংলাদেশ দেখি কয়জন আছে বাংলাদেশ ওকে আঠারো জন একশো একশো আঠারো জন বাংলাদেশি আছে শুধু গুগল সার্চ ক্যাম্পেইন নিয়েই কাজ করতেছে ওকে সব থেকে আগে নেয় এই সেক্টরে দেখি আমরা হ্যাঁ অন্য কান্ট্রিতে Bengali okay new seller budget okay optimisation Google ঠিক আছে তার মানে হচ্ছে একশো আঠারো জন বাংলাদেশি এখানে না কম পাকিস্তানি নাই পঞ্চাশ জন হচ্ছে দেড়শো জন মানুষ তার মধ্যে একশো আঠারো জন হচ্ছে বাঙালি আমাদের মতো বাঙালি তারা কিন্তু এইগুলো কাজগুলো করতেছে দেখেন আপনার মতো আমার মতো কিন্তু একটা বাঙালি এই কাজগুলো করে এই একজন দেখেন টপ রিলেটেড সেলার তিনি মনে হয় সে গুগল গুগল অ্যাড নিয়েই কাজ করতেছে আর এখানে মোটামুটি একটা দুইটা ক্লায়েন্ট পেয়ে গেলে আপনাকে আর কাজ করতে হবে না ওরা বাইরেতে আপনাকে যে পরিমাণ কাজ দেবে আপনি খাই শেষ করতে পারবেন না তো এই কাজগুলো অনেক হার্ড কাজ বলতে পারেন আমি বলবো না হার্ড আপনাদেরকে আমি একদম সহজভাবে শেখাবো যাতে আপনারা কাজগুলো করতে পারেন ইজিভাবে তো এত হার্ড মনে হবে না তো টেকনিক্যাল কাজ আপনাকে ভিডিওগুলো কমসে কম দুই তিনবার করে দেখতে হবে এবং ভালোভাবে হবে তাহলে আশা করি এই কাজগুলো করতে পারবেন তা না হলে পরবর্তীতে প্রবলেমে পড়বেন কিন্তু আমি বলে দিলাম তো এবার দেখেন গুগল সার্চ গেল এটাতে কিন্তু সার্ভিস খুবই কম ঠিক আছে অনলাইন বাদে দেখেন আপনার প্রতিযোগী হচ্ছে এবার এটা এবার যদি আমি লিখি ফেসবুক বিজনেস পেজ তৈরি আসেন এটা এটাতে দেখেন কত মানুষ Facebook business okay business page create এটা তো যে কেউ তৈরি করতে পারে ঠিক আছে তো এখন যদি কেউ একজন আইসা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে সার্ভিস দিতে চায় তার প্রতিযোগী হচ্ছে সাতচল্লিশ হাজার এবার যদি অনলাইনে আসেন তাহলে দেখেন তিন হাজার আপনার প্রতিযোগী কোথায় তিন হাজার আর কোনো দেড়শো জন তাহলে বুঝেন ব্যাপার স্যাপার তো আরও আছে এরকম অনেক সার্ভিস আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এর না প্রচুর সার্ভিস ধরেন একটা লোগো ডিজাইন দেখি লোগো ডিজাইনের কী অবস্থা logo design logo design logo ডিজাইনের সার্ভিস কত আছে দুই লক্ষ আড়াইশ হাজার এবার আসেন অনলাইন দিয়ে কত অনলাইন দিয়ে আট হাজার এই সেক্টরে যদি কেউ লোগো ডিজাইন নিয়ে আসতে চায় তাহলে তার অবস্থা কি হবে সেটাই বড় কথা এরকম অনেক হাই কোয়ালিটি কিছু সার্ভিস আছে যেগুলো প্রচুর মানুষ আছে কি প্রচুর মানুষ তো এই হচ্ছে কাহিনী আমাদের অনেক কাজ আছে যেগুলো সিম্পলি করা যায় যেমন প্রতিযোগী খুবই লো কিন্তু ওইগুলা টেকনিক্যালি কাজ যদি শিখতে পারেন তাহলে হয়ে যাবে যেমন এখানে যদি আপনি লেখেন অ্যাড কপি রাইটিং অ্যাড এই ফেসবুক ফেসবুক অ্যাড কপি দেখি পাই কিনা copywriting ad copywriting চার হাজার সার্ভিস অনলি তো অনলাইনটা দেখেন কতজনের পাওয়া যায় মাত্র দুশো আঠারো জন এটা এটা আমি দেখাইছি একটা ক্লাস আছে আমাদের ঠিক আছে আর এখানে মজার বিষয় হচ্ছে দেখেন প্রথমেই নতুন সেলারদেরকে ফার্স্ট পজিশনে রেখে দিছে এখানে গিগ পাবলিশ করলে এক নাম্বার দুই নাম্বারে এখন যদি এক নাম্বার দুই নাম্বার আর যারা অ্যাড কপি লেখেন দেখেন অ্যাড কপি যারা লেখতেছে তারা এখানে টপ রিলেটেড স্যালারি আছে বারো জন নিউ সেলার আছে হচ্ছে আটচল্লিশ জন লেভেল টু আছে হচ্ছে একচল্লিশ জন লেভেল ওয়ান আছে তিরিশ জন বুঝতেছেন ব্যাপার স্যাপার আর এখানে কথা হচ্ছে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে টপ রিলেটেড সেলার থেকে আমাদের কেন কাজ দিবে এরকম কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে যদি এরকম প্রশ্ন আসে তাহলে সে মনকে সান্ত্বনা দিতে হবে কারণ তারা আছে তিরিশ ডলার বেসিক প্যাকেজ আর আমরা দিব কত দশ ডলার পাঁচ ডলার তাহলে কেউ একজন আছে আশি ডলার দিচ্ছে কেউ একজন আছে একশো ষাট ডলার দিতেছে এটা অ্যাড ক্যাম্পিন তো এটা হলো সান্ত্বনা ঠিক আছে সান্ত্বনা পুরস্কার মানে বেশি টাকা দিয়ে কিন্তু সবাই কাজ করাতে চায় না তো কম টাকা দিয়ে কাজ করাতে চায় তো এই হচ্ছে কাহিনী তো আপনাকে কম টাকার জন্যই অনেক বায়ার আছে যারা হায়ার করবে বেশি টাকা দিয়ে যারা বড় বড় অনেক বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু তাদের কাছে চলে যাবে এটাই স্বাভাবিক তো যেহেতু আপনার রিভিউ থাকবে কম তো আপনি কিন্তু অ্যাড কপি লিখেও কিন্তু এখানে কাজ করতে পারেন আর অনেক সার্ভিস আছে যেগুলো বলা যাইতে পারে আপনি প্রচুর কাজ করা যায় তো শিখতে হবে অনেক সময় লাগে এগুলো ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা আচ্ছা এসিএফ কি লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং দেখো এসির কাজগুলো হচ্ছে লং টার্ম ঠিক আছে শর্ট টার্ম কোনো কাজ নাই বা শর্ট কোনো কাজ নাই সবগুলোই লং টার্ম পাঁচ হাজার সার্ভিস আছে অনলাইন হয়তো কত পাওয়া যাইতে পারে দেখি এক সেকেন্ড কোথায় গেলাম ওকে অনলাইন দিয়ে দেখি আমরা অনলাইন চারশো ঠিক আছে ওকে এবার যদি আমি লিখি অফেস অফেস এসিও তাহলে আছে তেত্রিশ হাজার কিন্তু অফ পেজ দেওয়া যাবে না ঠিক আছে অফ পেজ নিয়ে আমরা কাজ করব না আমাদের এর থেকে ভালো একটা আছে সেটা হচ্ছে on page on page SEO on পেজটা দেখো এটার কাজ ভালো পাবা তিন হাজার সার্ভিস অনলাইন দা হয়তো এক দেড়শো পাইতে পারো আর দুশো সাতান্নটা তো দেখো এটা দিয়ে কাজ করো এটা টেকনিক্যাল কাজ এটা করতে অবশ্য প্যারা নিতে হয় প্রচুর তারপরে এগুলো কাজের ডিমান্ডেবল কাজ ঠিক আছে অনেক ভালো কাজ আচ্ছা, কিসের উপর প্রশ্ন সেটা বলো আগে এসিওর ক্লাসের সময় এসিওর উপর ক্লাস প্রশ্ন করবা মানে যেমন মানে মানে নিম্ন দুই থেকে নিচে তো হয় না ওই যে ক্লায়েন্ট আসলো তার কাছে মানে এখন এখানে দুইটা কথা আছে একটা হচ্ছে অফ পেজ আর একটা হচ্ছে অন পেজ ঠিক আছে এখন অন পেজের কাজটা হচ্ছে কি তোমার করতে হয় হচ্ছে একবার কিন্তু হ্যাঁ এখানে অনেকবারও করতে হয় সেটা যদি তোমার প্রতিনিয়ত তোমার প্রোডাক্টগুলো পাবলিশ করতে হয় তোমার পোস্টগুলো প্রতিদিন করতে হয় তাহলে ওইগুলোতে কিন্তু আবার অপটিমাইজেশন করতে হয় ঠিক আছে এবার একটা ক্লায়েন্ট অফ পেজের জন্য বা অন পেজের জন্য যদি ধরেন এটা আমি অন পেজ অন পেজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কাজগুলো করতে হয় যেমন ওয়েস্ট এসিও প্লাগ ইন আছে তারপরে এসিও র্যাঙ্ক e আছে আর অনেক প্লাগ ইন আছে ঠিক আছে ওইগুলো দিয়ে কিন্তু অফ পেজ করতে হয় এখানে কোথায় কি প্রবলেম আছে সবগুলো কিছু করতে হয় এবার আসেন দেখেন